সুন্দরী সুনীল আকাশ নির্মল চাঁদের আলো ওগো রহমান তোমারি দান ওগো রহমান তোমারি দান এই সুন্দরী সুনীল আকাশ নির্মল চাঁদের আলো ওগো হোমা তোমারি দান ও গো রহমান তোমারি দান এই ফোটে ফোটে সোনালি প্রভাত ঝিরে ঝিরে হিমেল হাওয়া এই ফোটে পরিদান এই সুন্দরী সুনীল আকাশ নির্মল চাঁদের আলো ওগো রহমান তোমারি দান ওগো রহমান তোমারি দান পাখিদের কাল এই সুন্দর সুনীল আকাশ নির্মল চাঁদের আলো ওগো রহমান তোমার দান ওগো রহমান তোমার দান ইমানের ধন ধনী হতে চাই ও ও এই সুন্দরী সুনীল নির্মল চাঁদের আলো ও গো তোমারি দান ও গো এই সুন্দর সুনীল আকাশ নির্মল যাদের আলো ওগো রহমান তোমার দান ওগো রহমান তোমার দান এই সুন্দর সুনীল আকাশ নির্মল যাদের আলো ওগো রহমান তোমারি দান ওগো রহমান তোমারি দান ওগো রহমান তোমারি দান ওগো